আসসালামু আলাইকুম আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামিমা নাসরিন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লায়লাতুল কদর পালিত হয়েছে রমজান মাসে লায়লাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল মহিমান্বিত এ রাত মুমিন মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সেরা নিয়ামত তাই দেশের সব মসজিদগুলোতে অধিক সব হাসিলের আশায় নফল ইবাদত কোরআন তিলাওয়াত জিকির আসকার আর বিশেষ মোনাজাতে রাত্রি কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র সবে কদর উপলক্ষে আজ সরকারি ছুটি এ উপলক্ষে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি গণমাধ্যমগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে লালেতুল কদর উপলক্ষে কক্সবাজারের মসজিদগুলোতে বিশেষ ইবাদত বন্দীগীর আয়োজন করা হয় পবিত্র এ রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মহেশখালীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গতকাল রাতে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে লাইলাতুল কদরের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোরতাজ আহমদ এ রাতের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন কক্সবাজারে গতকাল এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দেশি বিদেশি এনজিও সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভায় স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের নিয়ে এনজিও প্রতিনিধিরা তাদের স্ব সংস্থার কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন মহেশখালীতে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লা রফিক সমাজের অসহায় দুস্থ ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এ সময় পৌর মেয়র মকসুদ মিয়া সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রামুতে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় সচেতনতামূলক অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা উপজেলার চৌমোহনী ও ফকিরাবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে অগ্নি নির্বাপনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এ সময় হাসপাতাল মার্কেট আবাসিক ভবন শপিং মল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড প্রতিরোধক সরঞ্জাম ও ফায়ার সার্ভিসের টেলিফোন নম্বর সংরক্ষণ রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে সচেতনতার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলারও নির্দেশনা দেন রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের উত্তর কাহাতিয়া পাড়া কমিউনিটি ক্লিনিকের পুনর্নির্মিত ভবনের যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার ভবনটির চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শাহেদ ইকবাল মোহাম্মদ মাহবুবুর রহমান বিশ্বব্যাংকের অর্থায়নে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় ভবনটি পুনর্নির্মিত হয় অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই ক্লিনিকে উন্নত চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি হয়েছে ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি হালিমুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এতে রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক medical officer doctor Abu Naim Sarkar উপস্থিত ছিলেন এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নয়টা আটান্ন মিনিটে